হ্যালো সবাইকে আর্নিংস মাস্টারের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা পাই সম্পর্কে কিছু কথা বলবো পাইয়ের কেওয়াইসি সম্পর্কে কিছু আপডেট রয়েছে কেওয়াইসি হচ্ছে কি হচ্ছে না কত মানুষ কেওয়াইসি পর্যন্ত করতে পেরেছে আর আপনি কিভাবে আপনার কেওয়াইসি যে টাইমটা আছে এটাকে আরও দ্রুত করতে পারেন মানে দ্রুত আপনি কেওয়াইসির জন্য এলিজিবল হতে পারেন সেই সম্পর্কে তো একটা মেসেজ দিয়েছে পাইকোর টিম থেকে এবং পাইকোর টিমের যে প্রধান নিকোলাস কাকুলিস তার একটা ভিডিও রয়েছে পায়োনিয়ারদের জন্য যেন পায়োনিয়াররা হতাশ না হয়ে যান এই দুইটা বিষয় নিয়ে আমরা কথা বলবো আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পাই সম্পর্কে আপনাদের মোটামুটি একটা আজকে পর্যন্ত একটা পরিষ্কার ধারণা হবে আর সেই সাথে সাথে যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন যাতে সমস্ত আপডেট সবার আগে সেখানে পেয়ে যান আমাদেরকে টুইটারে ফলো করতে পারেন ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে সেখানেও যুক্ত হয়ে থাকতে পারে এই সব কিছুর লিঙ্ক আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আর কথা না বাড়িয়ে শুরু করি আমি দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে স্ক্রিনে পাইয়ের যে অ্যাপস রয়েছে পাই মাইনিং অ্যাপস সেটা ওপেন করে রেখেছি এখানে আমাদেরকে বলা হয়েছে আমরা কি করে আমাদের মাইনিং রেটটাকে বুস্ট করতে পারি আমাদের মাইনিং যে রেটটা আছে এটাকে বাড়িয়ে নিতে পারি তবে তার আগে আমরা একটু দেখে নেব যে কেন আমরা আমাদের মাইনিং রেটটা বাড়াবো কি দরকার আছে আমাদের মাইনিং রেটটা বৃদ্ধি করার এখানে একটা মেসেজ আছে শুধু মাইনিং রেট বৃদ্ধি করার জন্য নয় বরং এই মাইনিং রেট বৃদ্ধি পেলে আমাদের কেওয়াইসি প্রসেস যেটা আছে আমরা যেটার জন্য অপেক্ষা করছি যে আমাদের কেওয়াইসি আসবে কেওয়াইসির জন্য আমরা এলিজিবল হব সেই সুযোগটাও বেড়ে যাবে আমরা তুলনামূলক কম সময়ের মধ্যে কেওয়াইসির চান্সটা পাবো আমাদের জন্য কেওয়াইসি প্রসেসটা আরও দ্রুত হবে এখানে পাইকোর টিম থেকে লিখেছে আমি এই লেখাটা স্ক্রিনে বড় করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি এখন এটা একটু পড়ছি এখানে লিখেছে check out this mood series infographic by Diang is showing four simple ways to encourage your mining rate also a quick KYC update বলেছে যে এখানে যে মুড সিরিজটা আছে এটা আপনারা ফলো করুন এটা এটাতে কাজ করুন মুড সিরিজ যেটা উপরে আমি আপনাদেরকে বলেছিলাম যে চারটা স্টেপ আছে সেটা হচ্ছে মুড সিরিজ এটাকে ফলো করুন এবং আপনাদের মাইনিং রেটটাকে এনকারেজ করুন এবং দ্রুত কেওয়াইসি করুন the KYC app has boost up validators in একশো বিশ countries one hundred twenty countries একশো বিশটা দেশে কেওয়াইসি অ্যাপটাকে ইতিমধ্যে লঞ্চ করে দেওয়া হয়েছে representing eighty eight point six percent of world's population বিশ্বের প্রায় আটাশি পয়েন্ট ছয় পার্সেন্ট যারা পায়োনিয়ার ছিল তাদের মধ্যে প্রায় আটাশি পয়েন্ট ছয় percent up from seventy seven countries eighty percent as announced on May six বলেছে প্রায় সাতাত্তরটা দেশে এই কেওয়াইসিটা হয়ে গেছে eighty percent already fill up হয়ে গেছে the network now has over thirty nine K validators and grows everyday বলেছে যে এই যে পাই নেটওয়ার্কটা আছে এটা উনচল্লিশ হাজার মানুষের কেওয়াইসি কমপ্লিট করিয়ে ফেলেছে এবং তাদের ভ্যালিডেশন হয়ে গিয়েছে তারা পাই উইথড্রর জন্য ভ্যালিডে ভ্যালিডেটর হয়ে গেছে তাদের যে পাইয়ের ব্যালেন্সটা আছে সেটা তাদের মেইন ওয়ালেটে চলে গিয়েছে এবং এটা দিন দিন বাড়ছে তাহলে তাহলে আমাদের এই কেওয়াইসি পেতে গেলে কেওয়াইসি যদি আমরা খুব দ্রুত পেতে চাই তাহলে আমাদেরকে চারটা কাজ করতে হবে প্রথমে এখানে উপরে আছে চারটা স্টেপ দিয়েছে আমাদের step one complete security circle with at last five members বলেছে আপনার যে সিকিউরিটি সার্কেল আছে এটা কমপক্ষে পাঁচজন মেম্বার থাকতে হবে তাহলে হয়তো আপনার মাইনিং যে রেটটা আছে সেটা বুস্ট হবে এবং আপনার কেওয়াইসি প্রসেস দ্রুত হবে এরপরে বলেছে invite other to mine for referral team rewards বলেছে অন্যদেরকে ইনভাইট করুন পাই যে অ্যাপস আছে মাইনিং করার জন্য ইনভাইট করুন mining for referral team rewards বলেছে রেফারেল টিম রিওয়ার্ডের জন্য রিওয়ার্ড পাওয়ার জন্য রেফারেল আপনারা জানেন হয়তো ইতিমধ্যে যে রেফারেলের জন্য রিওয়ার্ড দেওয়া হচ্ছে এই রিওয়ার্ডের জন্য আপনারা অন্যদেরকে রেফার করুন এবং আপনার সিকিউরিটি সার্কেলে অ্যাড করুন দেন তিন নম্বর স্টেপে বলেছে commit to a lock up encourage your current one আমি লক আপ কীভাবে করবেন লক আপ কীভাবে পায়ের যে ব্যালেন্সটা আছে এটাকে কীভাবে লক আপ করবেন এটা আমি অন্য একটা ভিডিওতে দেখে দেখিয়েছি আমার চ্যানেলে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন লক আপ করতে পারবেন আপনি যদি আপনার লক আপ ব্যালেন্সটাকে বাড়িয়ে ফেলেন ডিউরেশনটা সময়টাও যদি বাড়িয়ে ফেলেন তাহলে আপনার মাইনিং রেটটাও বৃদ্ধি পাবে দেন চার নম্বর স্টেপে বলেছে remind your exciting referral team to mind বলেছে আপনার যে রেফারেল টিম রয়েছে যারা আপনার সিকিউরিটি সার্কেলে আছে তাদেরকে আপনি রিমাইন্ড করুন সেটা হতে পারে পাই অ্যাপসের মধ্যে দিয়ে হতে পারে ডিরেক্টলি আপনি তাদেরকে বলুন যে মাইনিংটা চালু রাখো যদি তারা মাইনিংটা চালু রাখে আপনার আর্নিং রেট বাড়বে এবং আপনার আর্নিং রেট যত বাড়বে তত হচ্ছে আপনার কেওয়াইসির চান্স পাওয়াটা খুব দ্রুত হয়ে যাবে এই হচ্ছে মোটামুটি কিভাবে আমরা দ্রুত কেওয়াইসি পাবো তার প্রসেস দেন আমরা দেখব যে পাই কোট্রিম কতটা সক্রিয় আছে পাই নিয়ে আসলে কি তারা একেবারে হাল ছেড়ে দিয়েছে নাকি এখনও সক্রিয় আছে সেই বিষয়ে নিকোলাস কাকলিস যে একটা ভিডিও দিয়েছে সেটা একটু আমি আপনাদের সামনে এক্সপ্লেন করার চেষ্টা করব তো সেটার জন্য আমরা চলে যাব পায়ের অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে সেখানে আমরা ভিডিওটা পাবো আপনারা পায়ের ব্লুটিক সম্বলিত টুইটার অ্যাকাউন্টটাতে গেলে এখানে আপনারা একেবারে প্রথম যে টুইটটা পাবেন দেখুন এখানে নাইনটিন্থ মার্চে যে টুইটটা করা হয়েছে এই টুইটটাতে ভিডিওটা রয়েছে আমি এখানে সাউন্ডটা আপনাদের শোনাতে পারবো না কারণ সাউন্ড যদি আমি আপনাদেরকে শোনাতে যাই তাহলে এখানে রেস্ট্রিকশনের একটা ব্যাপার চলে আসবে ইউটিউবের ভিডিওতে সাধারণত সাউন্ড রেস্ট্রিকশন থাকে এখানে হয়তো আমাকে কপিরাইট ইস্যু করতে পারে এই জন্যে আমি এটা শোনাবো না এখানে বলেছে যে আমরা যারা পায়োনিয়ার রয়েছে আমাদেরকে ধন্যবাদ দেওয়া হয়েছে আমরা তাদের সাথে থাকার জন্যে এবং পাই ডে যেটা আছে সেটার জন্যে আমাদেরকে সেলিব্রেট করার জন্যে আমাদেরকে ধন্যবাদ দিয়েছে আপনারা দেখেছেন ইতিমধ্যে অনেক মানুষ পায়ের জন্য কেক তৈরি করেছে বিভিন্নভাবে সেলিব্রেশন করেছে এখানে নিকোলাস কাকলিস বলেছে যে প্রায় ৩৩ মিলিয়ন পাইওনিয়ার কিন্তু ইতিমধ্যে পাই নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে গেছে এখানে তিনি ইম্পর্টেন্ট যে মেসেজটা দিয়েছেন সেটা হচ্ছে যে আমরা একসাথে পৃথিবী পরিবর্তনের একটা ইউনিক কিছু তৈরি করতে চাচ্ছি মানে আমরা যারা পাইওনিয়ার রয়েছে এবং পাইকোর টিম যারা রয়েছে একসাথে একটা ইউনিক কিছু তৈরি করতে চাচ্ছে ইউনিক কিছু একটা মার্কেটে নিয়ে আসতে চাচ্ছে তিনি আমাদেরকে ভরসা দিয়েছেন আর আমরা আশা রাখতেই পারি পাই যত মানুষ যুক্ত হয়েছে পাই আমাদের জন্য আসলেই ইউনিক কিছু নিয়ে আসবে তো আপনার মাইনিং বন্ধ করবেন না যারা এখনও পাই মাইনিং শুরু করেননি আমি আপনারা প্লে স্টোরে গেলে পাই অ্যাপসটা পেয়ে যাবেন এবং আমার যে পায়ের রেফারেল লিঙ্ক আছে আমি রেফারেল লিঙ্কটা স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা রেফারেল লিঙ্কটা নিয়ে পাই ডাউনলোড করে আজকেই শুরু করে দিন পাই খুবই খুবই সম্ভাবনাময় একটা প্রজেক্ট এটা লঞ্চ হতে দেরি হচ্ছে কারণ আপনারা জানেন বৈশ্বিক মার্কেটের অবস্থা খুবই খারাপ এই সময় কোনো নতুন ভালো প্রজেক্ট চাইবে না তাদের কয়েনকে মার্কেটে নিয়ে আসার জন্য এই জন্যেই মূলত পাই মার্কেটে আসতে দেরি হচ্ছে আপনারা মাইনিং শুরু করুন যারা মাইনিং করছেন মাইনিং চালু রাখুন বন্ধ করবেন না এবং সম্ভব হলে আপনার মাইনিং রেটটাকে এনকারেজ করুন রেফ করুন রেফারেল করুন এবং হচ্ছে আপনার সিকিউরিটি সার্কেলে মেম্বার অ্যাড করুন তাহলে আপনার মাইনিং রেট এনকারেজ হবে এবং আপনি দ্রুত কেওয়াইসির জন্য সুযোগ পাবেন এবং আপনার পাইটাকে আপনার ওয়ালেটে নিয়ে যেতে পারবেন তো এই হচ্ছে আজকের ভিডিও পাই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওতে লাইক করবেন সাথে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য